Yeah, yeah, yeah. Oh no! Dad. Salah tu lagi. Susu busi, bos tu, bos. Dah salah kan k u l u j a k g a n salah. j a k g a n salah. 有人。no, no, no, no. Oh no! Ah! साला का पीटा फिर साला के टीटर प्लेयर होने आया जुन साला फिर साला है पीटा फिर पीटा फिर oh, no, no, no, no. oh no! আশা করি আমার পক্ষ থেকে ভালো আছেন আমরা ভিডিও করছি যদি আপনাকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইকের জন্য আমরা একটা লাইকের জন্য আমরা ভাইরাল হব আপনাদের দোয়াতে আমরা ভালো আছি আপনারা ভালো থাকেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফানি ভিডিও সাতশো বিশ টিভি আপনারা লাইক অবশ্যই দিবেন কমেন্ট ভাইরা আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের একটা লাইকের জন্য আমরা আগাতে পারবো ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ